hi friends welcome back to my channel তো আজকে আমি চলে এসেছি আমাদের সব থেকে পুরনো আর আর মেমোরিজ মেমোরিজ রিলেটেড একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা এটা হচ্ছে এ আমার পুরনো কোম্পানির নিচে ইয়া ওর নিচে রেড এক্সপ্রেস বলে এখানেই কি হয়েছিল শুরু <laughs> এখানে যদি শুরু না শুরুটা অন্য জায়গায় হয়েছিল ফ্লাই কুইজিন মনে আছে এখান থেকে আমরা পাঁচ বছর আগে ইয়ে এখানেই খেয়ে দিয়ে নিকো পার্ক গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল নলমন নলবন সরি সরি নলবন গেছিলাম তারপর বৃষ্টি নেমে গেল আবার চলে এসছি আমাকে আবার এখন যেতে হবে এখান থেকে খেয়ে দিয়ে ফ্ল্যাটে কেননা আজকে জামা জন্য কেননা আজকে আমার ওয়ার্ড্রোপটা আছে ম্যাট্রেসগুলো আসছে অনেক কিছু আসা বাকি এখনো আমি একা একা যাবো কি করবো এখন তো কি করতে হবে এখন তো আলাদা আলাদা জিনিসও কিনতে হবে না একসাথে হচ্ছেও তো না ঠিক আছে তো আমি আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করিনি তারপর এখান থেকে আমি এনেছি দেখবে এই দেখো এনেছি ওর জন্য একটা জিনিস এনেছি এই দেখো আইস ওকে এটা দিয়েছি টুইক্স টুইক্স <laughs> এটা আমারও প্রচন্ড ফেভারিট চকলেট কিন্তু গলে গেছে হ্যাঁ, হ্যাঁ পুরো গলে পাক শক্ত করে ফ্রিজে রেখে দেবে বাড়ি মানে শক্ত হলে তাহলে এটাকে বেশি চিপবে না তাহলে চেপে গলে যাবে নেতানো জিনিস ভালো লাগে না যতক্ষণ না শক্ত ইস ডিসকাস্টিং খুব ফালতু হুম সো খাবার অর্ডার দিয়েছি খাবার আসুক তারপর দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছে না দিয়েছে ওকে সো গাইজ প্রথমে আমার অর্ডার করেছি ফিশ ফিঙ্গার একটা অলরেডি খেয়ে নিয়েছি এখানে কোক অ্যান্ড থামস আপ এ এখন মোবাইলে কাজ করতে অলরেডি বিজি হয়ে গেছে খাও খাও খাও না দেখতে খুব টেস্টি মনে হচ্ছে এই আমাকে খাওয়ালে না একা খাচ্ছি খাওয়াচ্ছি গরম আমার মুখ ঢাকা পড়ে গেছে হুম সসটা নাইস আর এটা হচ্ছে সেকেন্ড চিকেন ললিপপ এই দেখো look at this yummy size of lollipop wow এটা এখন আমরা খাওয়া শেষ করিনি ওকে ফাইন তুমি আগে স্টার্ট করো জানো তুমি আগে স্টার্ট করো ললিপপ ললিপপ না না তুমি আগে ললিপপ স্টার্ট করো টেক ওয়ান বাইট না প্লিজ নাইস না দাঁড়ো ব্যাকগ্রাউন্ডে আমার মা কল করছে দাঁড়ো খাও খাও খাও বাবা কত বড় হাঁ করে খাচ্ছে চিকেনের ঠ্যাংটাকে ধরেছে এখন বাবু খাও খাও খাও ও ডিপ খেতে খুব ভালো লাগে না ওরে বাপরে এখান অব্দি ক্যামেরা অব্দি আবার চলে এলো খট করে না <laughs> আরো বেশি করে খাও আরো চিকেনটাকে জুম কর আচ্ছা ঠিক আছে আরো বা ব্লগে আরো ভিডিও অ্যাড হবে দেখতে থাকো এখন খাবার ব্যস্ত বলে মুখ থেকে কথা বেরোচ্ছে <laughs> ঠিক আছে এখন আমাদের খাওয়া চলছে খাওয়া আমার এখনো লাস্ট পিস বাকি আছে বাবু তাকাও জানো আমি একটা কথা ভাবছিলাম কি জানো থ্যাংক গড ও সমস্ত মানে কাচ্ছেরা কাচ্ছরেওয়ালা কাচ্ছরেওয়ালির আইটেম তোমার কপাল থেকে বিদায় হয়েছে হ্যাঁ, কেন বলো তো হুম থাকলে পরে লুটতো না না না না লুটতো তো ঠিকই আছে কি হতো জানো আমাদের যে নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটাকে পরে ওই রুম বানিয়ে দিত মানে পুরো নোংরা ছড়াছড়ি হয়ে যেত বিনা পয়সার ওই ওতে বিনা পয়সায় রোম্যান্স করতো সবাই কি আর বলতো তো গাইজ এক্ষুনি খেয়ে দিয়ে বেরোলাম এবারে আমি যাচ্ছি আমার জায়গায় ও চলে যাচ্ছে আমার জায়গায় তো আমি ক্যাবের জন্য ওয়েট করছি ও জান বাইরেও একটা কথাটা বলতে ভুলেই গেছিলাম তুমি জানো তোমার লাইফ থেকে মানে ও ওদিকে চলে যাবে তোমার লাইফ থেকে একটা ক্রিঞ্জ আবর্জনা নর্দমার ময়লা পচা গলা কাটা জিনিস বিদায় হয়েছে বুঝতে পেরেছো কি বলছি বুঝতে পেরেছেন হ্যাঁ <laughs> কেন বিদায় কেন বিদায় হয়েছে আমি বলছি যদি আজকে যদি তোমার লাইফে থাকতো তোমাকে লুটতো ঠিক আছে এতই লুটতো বলার মতো না পরে প্রিটেন্ড করতো আমি লুটে আবার তোমাকে আবার রিটার্নও করে দিয়েছি হ্যান করে দিয়েছি সেটা আলাদা ব্যাপার ছাড়ো বাবারে লোকের থেকে খেয়ে পরের জনকে মানে শো করা ইয়া জবাব তো কেউ ওদের থেকে শিখবো বুঝতে পারছো আমি কি বলছি এবারে থ্যাংক গড আমাদের এত না একদিক থেকে ভালো হয়েছে আমরা লাকি আছি অপয়া ছিল প্রচন্ড যবে থেকে গেছে তবে থেকে দেখেছে আমাদের লাইফে কিন্তু উন্নতি হয়েছে উন্নতি হয়েছে শুধু তাই না আমাদের রিলেশনে কিন্তু আগের থেকে বেস্ট আরও অনেক বেটার হয়ে গেছে ইয়া স্ট্রংয়ের থেকেও স্ট্রংগেস্ট এই জন্য এত মেহনত করে ফ্ল্যাট আমরা ক্রিয়েট করতে পেরেছি আর যদি তারা যদি থাকতো না আমাদের এই ফ্ল্যাটটাকেও না দূষিত করে দিত মানে ওদের ভাইরাস হ্যাঁ এটাই ফ্রি সার্ভিস শুরু না শুধু তাই না মানে আমাদের ফ্ল্যাটটাকেও বোধ হয় ওরুম ওই ওরুম বানিয়ে দিত ফ্রিতে এনজয় করতো ছি ছি ছি ছি ভালো হয়েছে যাক আমরা আমাদের নতুন লাইফ শুরু করি বা আর বাকিরা আরো তো ব্লগ আসবে হ্যাঁ আরো তো আছে এখনো তো ফার্নিচার থেকে কত কিছু করার আছে গৃহপ্রবেশ থেকে শুরু করে কত কিছু চলো একটাই কথা ভাই পরের জনটা দেখে নিজেদেরকে জাস্টিফিকেশন করাটা একদম উচিত ডোন্ট জাজ book by its cover exactly exactly exactly পরে মানুষ যখন বুঝবে মানুষ যখন ঠকবে তারপর বুঝতে পারবে যে কে আসল সাপোর্ট সাপোর্টিভ ছিল আর কে নো ফ্রিতে প্রফিট বানাতো দেখা যাবে